আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীমা নাসরিন সম্ভাব্য গতিপথ ঠিক থাকলে ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার এবং সেন্ট মার্টিনের নিম্ন এলাকায় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস যদিও এই গতিপথ যে কোনো সময় পাল্টাতে পারে ঘূর্ণিঝড়টি ১৩ মে সন্ধ্যা থেকে চোদ্দ মে ভোরে আঘাত হানতে পারে তাই উপকূলীয় জেলাসহ আশপাশের জেলা প্রশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান গতকাল বিকেলে সচিবালয়ে এ সংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও জানান প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় মোকাবেলায় কক্সবাজার ও চট্টগ্রামের জন্য বিশ লাখ টাকা চোদ্দ টন শুকনো খাবার এবং দুশো মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে ঘূর্ণিঝড়ে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পাহাড় ঘেঁষে থাকা রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে সেনাবাহিনী নৌবাহিনী ও কোস্ট গার্ডকে প্রস্তুত রাখা হয়েছে সব ধরনের মাছ ধরার নৌকাকে উপকূলে ফিরে আসার জন্য বলা হয়েছে সমুদ্রে পঁয়ষট্টি দিন সকল প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন জাটকা নিধন নিষেধাজ্ঞা সফল হওয়ায় দেশের সামুদ্রিক মৎস্য সম্পদের সুরক্ষায় নদী এবং সমুদ্রে পঁয়ষট্টি দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার বিশ মে থেকে তেইশ জুলাই পর্যন্ত সাগরে যান্ত্রিক এমনকি ছোট ডিঙি নৌকা দিয়েও মাছ আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী নদীর মোহনাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে সভায় সভায় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুজ্জামান বলেন নিষেধাজ্ঞাকালীন জেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট জেলেদেরকে সরকারি সহায়তা প্রদান করা হবে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মৎস্য ও বোট মালিক সমিতির নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন আবহাওয়া অনুকূলে থাকায় দেশের ইতিহাসে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে চলতি মৌসুমে এর পঁচিশ শতাংশ উৎপাদিত হয়েছে মহেশখালীতে আর সরকারের আন্তরিকতায় চাষিরা পাচ্ছেন লবণের ন্যায্য মূল্য এতে আনন্দিত লবণ চাষিরা বিস্তারিত শুনুন প্রতিবেদনে দেশের বাষট্টি বছরের ইতিহাসে চলতি মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে বিসি কক্সবাজারের তথ্য মতে গত ছয় মে পর্যন্ত একুশ লাখ মেট্রিক টন লবণ উৎপাদিত হয় আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদনে চাষিরাও মহা খুশি সাদা সোনা খ্যাত এই লবণ উৎপাদনে দাবদাহে কর্মময় দিন পার করছেন চাষিরা বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর অধীন লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় কক্সবাজারের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভূঁইয়া জানান দেশে উৎপাদিত লবণের পঁচিশ শতাংশই মহেশখালীতে উৎপাদিত হয় আমাদের জাতীয় চাহিদার সর্বোচ্চ পরিমাণ লবণ মহেশখালী থেকে উৎপাদিত হয় প্রায় মোট উৎপাদনের প্রায় চার ভাগের এক ভাগই মহেশখালী থেকে চাষিদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই কারণ এবছর প্রায় সব জায়গাতেই চাষিরা পনেরো দিন থেকে এক মাস সময় পূর্বে তারা মাঠে নেমেছে লবণ শিল্পের উন্নয়ন কার্যালয় কক্সবাজারের পরিদর্শক উন্নয়ন মোহাম্মদ ইদ্রিস আলী জানান চলতি মৌসুমে দেশের চাহিদা অনুযায়ী লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় তেইশ লাখ পঁচাশি হাজার মেট্রিক টন আবহাওয়া অনুকূলে থাকলে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে সারা বাংলাদেশের এবার দুই হাজার বাইশ তেইশ লবণ উৎপাদন মৌসুমের লবণের চাহিদা হলো তেইশ লক্ষ পঁচাশি হাজার মেট্রিক টন গত ছয় তারিখ পর্যন্ত একুশ লক্ষ মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে মহেশখালী উপজেলায় ষোলো হাজার সাতশো সতেরো একর জমিতে আট হাজার একশো চৌত্রিশ জন লবণ চাষি চার লক্ষ উনব্বই হাজার আটশো মেট্রিক টন লবণ উৎপাদন করতে পেরেছে গত ছয় তারিখ পর্যন্ত বর্তমান আবহাওয়া যে অবস্থায় আছে আশা করছি এটা যদি থাকে আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা অর্জিত করতে সক্ষম হব মহেশখালীর অন্যতম অর্থনৈতিক খাত লবণ অধিকাংশ মানুষ এখানে লবণ শিল্পের সাথে সম্পৃক্ত মহেশখালী লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টায় লবণ চাষীরা আজ লবণের ন্যায্য মূল্য পাচ্ছেন আমাদের মাননীয় সংসদ জনাব আশিকুল্লা রফিক যথেষ্ট ভূমিকা রাখতেছেন সংসদে ভূমিকা রাখার কারণে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এবং চাষিরা খুব সুন্দর ন্যায্য মূল্য পাচ্ছে খেয়ে পরে পরিবার পরিজন নিয়ে অত্যন্ত সুখে আছে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই সনাতন পদ্ধতির চেয়ে আধুনিক পলিথিন পদ্ধতিতে বেশি পরিমাণ লবণ উৎপাদন হওয়ায় ও লবণের ন্যায্য মূল্য পাওয়ায় আনন্দিত চাষিরা নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার কক্সবাজার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে ডেলপাড়া থেকে গোদারবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে গতকাল বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ নির্মাণ কাজের উদ্বোধন করেন এ সময় ইউপি সদস্য প্রকল্পের ঠিকাদার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রকল্পের কাজ শেষ হলে এলাকার পনেরো হাজার জনসাধারণের যাতায়াত সুবিধা উন্নত হবে